আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর পি এম ওয়াই চ্যানেল থেকে আমি রাকিবুল হাসান আপনাদের জন্য আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটি হচ্ছে মেসেঞ্জার থেকে আপনার বন্ধুদের সাথে সহজেই বাংলা ভাষায় কথা বলতে পারবেন অনেক অনেক বন্ধুরা আছেন কঠিন কঠিন শব্দ ইংরেজিতে ইংরেজিতে লেখেন আপনারা তার উত্তর দিতে পারেন না সেই বন্ধুদের জন্য আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট এর মাধ্যমে জানাবেন হ্যাঁ তার মধ্যে একটি কথা আছে কথাটি হচ্ছে অনেক ভাইরা এই টিপসটি বানিয়েছেন আমি আপনাদের জন্য সহজভাবে এই ভিডিওটি এনেছি চলেন তাহলে কাজটি শুরু করা যায় মেসেঞ্জারে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর হ্যাঁ মেসেঞ্জারে যাওয়ার পর মেসেঞ্জারে মেসেঞ্জারের ডান দিকে ডান দিকে একটা আইকন আছে সেটি হচ্ছে এই আইকনটি এই আইকনটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে বেশ কিছু অপশন আসছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন আসছে আসার পর তারপরে আপনার সবার প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে বাংলা ডিকশনারি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখ আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্টেড লেখা আছে ওখানে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর হ্যাঁ আমাদের আমাদের সিস্টেমটা ঠিক হয়ে হ্যাঁ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি সেন্ড মেসেজ হ্যাঁ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইচ্ছা মতো একটি যে কোনো ওয়ার্ড লিখব হ্যাঁ দেখেন আমি লিখছি I space go space to space Dhaka D H sorry D DH A K K A Dhaka হ্যাঁ দেখেন এখানে সহজেই আসছে আমি ঢাকায় যাই তারপরে আরেকটি কাজ সেটি হচ্ছে দেখেন আমরা বাংলায় লিখব আমি স্কুলে যাই স্কুলে স্কুলে যাই যাই দেখেন আই গো টু স্কুল তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি like share comment and subscribe করবেন হ্যাঁ তার মধ্যে দেখেন আমি আরও কয়েকটি বেশ অপশন দেখাচ্ছি হ্যাঁ দেখেন আপনাদের যদি এখান থেকে ভালো লাগে তাহলে একই সিস্টেমে একই নিয়মে আপনি আপনাদের এই অপশনগুলা চালু করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম